লাগবে না তাজা ফুল আছে বড়টা দিয়ে একবার না আমার ফুল পছন্দ না লাগবে না আপনি আপনি কিছু করেন না কেটেন না ভাই আমার লাগবে না একটা বিক্রি করি না সকাল থেকে আপা একটা ফুল না আমার ফুল পছন্দ না আপনি বুঝতেছেন না আপনি যাবেন জানতো আমেরিকান একটি ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন আর তিনি একটি দেশীয় ইউনিভার্সিটির শিক্ষকও বটে এই লোক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে সালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন জি বলেন সালামের জবাব দিলেন না যে ও আচ্ছা আপনি সালামের জবাব নেওয়ার জন্য ফোন দিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম এবার তাহলে রাখি শোনেন শোনেন ভনিতা না করে বলেন আমি দেশে আসতেছি ছুটিতে আসলে দেখা করবেন তো জানি না আমি দেশে এসে আপনাকে কল দিব দিয়েন নাম্বারই তো নেওয়া হলো না কি করে কল করব বলেন এই যে এখন যেভাবে দিলেন ওভাবেই যদি আপনি অনলাইনে না থাকেন তাহলে অপেক্ষা করবেন ওকে আমি ওয়েট করব কেন অপেক্ষা করবেন আপনার সাথে দেখা করার জন্য কেন আপনার দেশে এসে কি আর কোনো কাজ নেই না সেরকম সিরিয়াস কোনো কাজ নেই ও তার মানে আমার সাথে দেখা করাটাই আপনার সিরিয়াস ইস্যু তা নয় তবে কমও নয় আগে আসেন তো হ্যালো কি অবস্থা ভালো আছেন ভালো আছি আপনি এই তো আমি বেঁচে আসছি একটু টেনশনে ছিলাম আপনি ফোন রিসিভ করতেছিলেন না তো তো ভাবলাম আপনি ডিস্টার্ব ফিল করছেন হ্যাঁ, আপনি যে হারে কল দিয়ে যাচ্ছেন পিক না করে উপায় আছে তার মানে আপনি কল দেখছিলেন বাট মানে রিসিভ করার প্রয়োজন বোধ করেন নাই এই তো না ওরকম না বাই দ্য ওয়ে আমরা কি দেখা করতে পারি আই মিন আমাদের কি দেখা হতে পারে আপনি যে নাছর বান্দা সেটা আমার বোঝা হয়ে গেছে পড়ার জন্য থ্যাংকস আপনি মনে জানেন না আমি বাংলাদেশে আসছি এই মনিক হয়েছে সো আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম সো দেখা কি করা সম্ভব আজকে পারবো না আমি কালকে বেরোবো আপনি বিকাল পাঁচটার সময় ধানমন্ডি ক্যাফেতে থাকেন so nice of you thanks a million শোনেন এটা প্রথম এবং শেষ দেখা এরপরে আপনি আমাকে জানাবেন না আমাদের কিন্তু এখনও দেখা হয় নাই সেই জন্য আমি আপনাকে কল দিচ্ছি হয়তো ডিস্টার্বও করছি হয়তো আপনি ডিস্টার্ব হচ্ছেন বাট যখন দেখা হবে তখন হয়তো আপনি আমাকে কল দিবেন আমি হয়তো ধরবো হয়তো ধরবো না সেটা সময় বলে দিবেন calm down calm down I am just kidding okay ঠিক আছে আপনি অপেক্ষায় থাকুন আমার কাজ আছে আমি রাখলাম আরে আরে কোথায় যাচ্ছেন বসেন এভাবে ডেকে এনে অপমান করার কোনো মানে আছে এতদিন ধরে আপনি বলছেন যে দেখা করুন দেখা করুন ডেকে ডেকে অস্থির এখন এসে দেখে আপনি নাই নিজেকে কত ছোট মনে হচ্ছিল আপনি জানেন আচ্ছা I am very sorry I am extreme sorry যে কান ধরে আমি সরি বলছি প্লিজ বসেন আপনি এভাবে সিন ক্রিয়েট কেন করছেন বসেন তাহলে তো এটা হচ্ছে না ঠিক আছে আমি বসছি বলবেন বলেন আচ্ছা কি খাবেন এটা বলেন আগে আচ্ছা আপনি একজন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আপনি যদি এগুলো করেন আপনাকে কি মানায় আমি তো আর আপনার শিক্ষক নাই তাই না তারপরও এরকম পাবলিক প্লেসে কি করবো বলেন আমি আগে এসেছিলাম আমি দূর থেকে দেখতেছিলাম যে আপনি কি করেন একা একা আপনি একদম ঠিক করেননি কাজটা আর তাছাড়া আপনার সাথে আমার তেমন কোনো পরিচয়ও নেই ভনিতা না করে কি বলবেন বলেন কি খাবেন সেটা বলুন আমি এখানে খেতে আসিনি রেস্টুরেন্ট সবাই খেতেই আসে আমি অবশ্য অন্য কাজে এসেছি আপনি যদি খাওয়াতেই চান তাহলে আমি উঠি এক কাপ কফি তো খেয়ে যান Thanks. আমার কফি খাওয়া শেষ তাহলে আমি এখন উঠলাম আমার একটা কথা বলার ছিল প্রপোজ করবেন ওসব আমাকে দিয়ে হবে না আপনি আমাকে চেনেন কতটুকু না আমি আসলে প্রপোজ টপোজ কিছু করব না তাহলে আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি দিন ফোনটা দিন হ্যাঁ অবশ্যই নিন এবার আমাকে মাফ করুন আমার এক্ষুনি যেতে হবে তাহলে আমি আজকে উঠি ওকে আমি আপনাকে তাহলে আগে দিই দরকার হবে না থ্যাংক ইউ ভেরি মাচ কি চলে আসছে তাড়াতাড়ি আমি তো আজকে অন টাইমে আসছি সো নো কমপ্লেন রাইট কি মন খারাপ না রাগ রাগ না মনও খারাপ না মানে? আজকে আমি তোমাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি তাহলে বলো আমার আগে একটা বিয়ে হয়েছিল এখন তো নাই প্লিজ সব কিছু ফান না I am serious I am serious too এখন তো তুমি সিঙ্গেল আমার এক্স হাজব্যান্ড শুভ ও আর আমি অনেক অল্প বয়সে বিয়ে করে ফেলি we were madly in love পরে আস্তে আস্তে আমি জানতে পারলাম শুভ অনেক লোভী ছিল আর তাছাড়া ওর একটা অ্যাফেয়ারও ছিল কি যৌতুক চেত নাকি অনেকটা সেরকমই তোমার কোনো দোষ ছিল না নিশ্চয়ই আমারও দোষ ছিল তাই তো ব্যাপারটা ওয়ার্ক করেনি ওকে তোমার কথা শেষ হয়েছে না আমার কথা শেষ হোক তারপর আমি বলবো তোমাকে যে আমার কথা শেষ হয়েছে ওকে আচ্ছা তারপরে ডিভোর্সের দুই বছর পর আমি আরেকটা রিলেশনে যাই হাসান ওর সাথে ভালোই দিন কাটছিল আমার বেশ ভালো ছিলাম আমরা জায়গাটা অনেক সুন্দর না হ্যাঁ এর আগে আসছো কখনো তোমার সাথেই আমার সাথেই না কিন্তু হচ্ছে দেখো ওই যে ওইটা দেখো ওই যে ওই সাইডে ওই জায়গাটা কি চমৎকার দেখো মানে কি দেখো আমার এসব ভালো লাগে না দেখো আমার এসব ভালো লাগে আর কতদিন এভাবে পাবলিক প্লেসে মানে মানে এখন তো আমাদের নিরিবিলি কোথাও গিয়ে বসা উচিত না আমি বুঝতে পারছি না তোমার কথা ও শিট এখানে না বোঝার তো আমি কিছুই বলিনি না তুমি বলতে কি চাচ্ছ আমি বলতে কি চাচ্ছি বুঝলাম না এখন এইভাবে পাবলিক প্লেসে তোমার আমার বসা উচিত না কেন বসা উচিত না আমাদের এখন নিরিবিলি কোথাও যাওয়া উচিত তুমি কি বোঝাতে চাচ্ছ আমি কিন্তু বুঝছি না আমি কি বোঝাতে চাচ্ছি তুমি এখনো বোঝো আমাদের রুমে যাওয়া উচিত আর তুমি তো একটা ডিভোর্সি মেয়ে না তো এগুলি সম্পর্কে তোমার তো অনেক ভালো জানা থাকা উচিত না হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ খুব ভালো করে বুঝেছি তুমি শোনো আমি কি বলতে চাই বলো আমার ইচ্ছে হচ্ছে আর কোনোদিন আমার সামনে আসবে না ওকে ফাইন আর কখনো আমি তোমার চোখের সামনে আসবো না তুমি তোমার মতোই লাইফ লিড করতে তোমার সাথে আমার ব্রেকআপ তুমি আমাকে নিয়ে সিরিয়াস হওয়ার আগে কথাগুলো জানিয়ে দিলাম পরে যাতে আমাকে ভুল না বুঝো দেখো আমি তোমার পাস্টের ব্যাপারে একদম ইন্টারেস্টেড না দেখো তোমার কাছে ম্যাটার করছে না কিন্তু তোমার বাবা মার কাছে ব্যাপারগুলো ম্যাটার করবে তারা নিশ্চয়ই চাবে না একটা ডিভোর্সি মেয়েকে তাদের ঘরের বউ হিসেবে দেখতে সেটা অবশ্য ভাবার বিষয় বাট আমি মনে হয় ওনাদেরকে ম্যানেজ করতে পারবো আচ্ছা তুমি কিন্তু আমাকে ফেস টু ফেস কখনো মানে লাভ ইউ বলো না তুমি বলেছো আচ্ছা এখন বললাম লাভ ইউ ভালো আমি কিন্তু বলবো না কেন করবো না আচ্ছা আজকে তো এইট ফেব্রুয়ারি তো আজকে প্রপোজ ডে তো করো আমাকে propose will you marry me Yes, I will marry you. I love you. I want to spend the rest of my life with you. You're my everything. And I don't want to lose you. তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো কখনোই না আচ্ছা আজকে তো প্রপোজ করলে ফোরটিন ফেব্রুয়ারিতে কি করবে বিয়ে 14 ফেব্রুয়ারি তোমাকে বিয়ে না করতে পারলেও দিন তোমাকে টাইম দেব শুধু ফোরটিন ফেব্রুয়ারিতে টাইম দিলে চলবে সারা জীবন টাইম দিতে হবে I will I want to spend my every single moment with you till my death আচ্ছা হয়েছে না চলো না আরে চলো না কোথায় যাব আমার বাসায় যাব কার বাসায় আমার বাসায় আমিও যাব মারবো কিন্তু একদম হ্যালো সাইম ভাইয়া কোথায় তুমি আমি বিজি পরে কথা হবে ঠিক আছে তোমার বিয়ের কথা শুনে খালো স্ট্রোক করেছে খালোর অবস্থাও ভালো না তুমি তাড়াতাড়ি বাসায় আসো হ্যালো সাহেব তোমার কি হয়েছে আগে তো সারাক্ষণ তুমি আমাকে কল দিতে থাকতা আর এখন তোমাকে কল দিয়ে পাওয়াই যায় না খোঁজই নাই তোমার এই তো কথা হলো তো আর আমি পিএইচডি থিসিস নিয়ে খুব বিজি আমার তাড়াতাড়ি সাবমিট করতে হবে I am busy like hell আগে তো অনেক বিজি থাকলে সারাদিনে একবার হলেও অন্তত কল দিতা অ্যাটলিস্ট আমার কলটা রিসিভ করতা রিসিভ না করলে কেটে কল দিতা আর এখন আগে তো আর সাবমিশনের ডেডলাইন মাথার উপর ছিল না আমাকে খুব তাড়াতাড়ি আমেরিকা ফিরে যেতে হবে আমাকে একা ফেলে চলে যাবে একা ফেললাম কোথায় আমি আসার আগে তোমার সময় কি কাটেনি সো আমি চলে যাওয়ার পরও কাটবে সাইফ তুমি কি আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছ আমি তোমাকে এভাবে অ্যাভয়েড করতে চাচ্ছি না আমি তোমাকে জাস্ট বাস্তবতাটা বোঝানোর ট্রাই করছি এমন রিয়ালিটি দিয়ে কি হবে যেটা মানুষকে কাপুরুষ বানিয়ে দেয় তুমি আমায় কাপুরুষ বললে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট না রাখা কথা দিয়ে অ্যাভয়েড করা এটা কোন ধরনের সুপুরুষের লক্ষণ আচ্ছা তুমি তো ভাবনিতা কেন আগে তুমিও তো নিতা আরে আমি তো ভাব নিতাম না আমি তো লাস্ট সেভেন ইয়ার্স আমার লাইফ খুব বোরিং ছিল শুধু মানে স্টাডি করতে করতে এই জীবনটা বোরিং করে ফেলছিলাম তুমি আসার পর থেকেই তো মনে করো লাইফটা নতুন করে বাঁচতে শিখেছি এই যে আমি এখন হাসি কথা বলি আগে তো কথা বলতাম না বেশি সেটাই তুমি হলে আমার লাইফের সানশাইন আমার লাইফের রেইনবো আচ্ছা তোমাকে একটা কাহিনী বলি সেদিন কি হয়েছে আমি ওই যে ভার্জিনে যেই বাসায় থাকি সেই বাসায় দীপু ভাবিকে তোমার কথা বললাম তোমার ছবি দেখালাম তো উনি বললো তুমি নাকি আমার এক্স গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কার চেয়েও সুন্দর তো আমার একটা জিত ছিল সে লাইফে যদি প্রেম করি অথবা যাকে বিয়ে করব তাকে ডেফিনেটলি প্রিয়াঙ্কার চেয়ে সুন্দর হতে হবে তো আজকে মনে হচ্ছে আমি সাকসেস আচ্ছা শুনো ভাবিকে বলবে আমাদের জন্য দোয়া করতে আর কে কি ভাবলো কে কি বললো সেটাতে আমার কোনো কিছু আসে যায় না তুমি কি ভাবছো আমাকে নিয়ে সেটাই আমার জন্য ইম্পর্টেন্ট তোমাকে আমি কোনোভাবেই হারাতে চাই না তুমি কেন আমাকে হারাবা তুমি আমার লাইফ তুমি তো আমার ওয়ার্ল্ড কেমন আছো এই তো বেঁচে আছি তোমার কি অবস্থা বলো সাবমিশন শেষ তোমার আর বলো না এত অ্যাসাইনমেন্ট এতগুলো অ্যাসাইনমেন্ট সাবমিশন শেষই হয় না seems like world is a terrible place happiness is a myth life deserves trouble এসব আধ্যাত্মিক কথা বাদ দাও স্ট্রেট বলো আমাকে ইগনোর কেন করছো কই ইগনোর করতেছি নাকি কীভাবে করছি বলো তো আমাকে নিতে আসবে না জানি না হয়তো না আমি জানতাম কীভাবে জানতা বলো তো তোমার বাবা মার কথা না জানলেও এ সমাজ কিভাবে তা আমি জানি তুমি দেখতে ভালো পেয়ে যাবা কাউকে তো ওরিড হওয়ার কিছু নেই সে কপাল আমার নেই কেন যে কারণে তুমি নেই আচ্ছা তাহলে তোমাকে সিরিয়াসলি আমি কিছু কথা বলি লিসেন কেয়ারফুলি আমি আমার মাকে তোমার কথা সিরিয়াসলি বলছি আমার মা আমার বাবাকে তোমার কথা বলছে আমার বাবা তোমার কথা শুনেই সে স্ট্রোক করছে এবং আমার মায়ের অবস্থাও ভালো না সো আমি এখন কি করব বলো থাক ওসব কথা না শুনি ওনাদের খেয়াল রেখো